তোমার পথ যে আছি আমি রসুল্লাহ হাবিবল্লা কবে يا رسول الله يا حبيب الله কত যে থেকেছি কত যে অসুর ঢেলেছি কত যে আছি সে আশায় শুধু দেছি কবে পাব যে দিদার সে আশায় শুধু দেছি কবে পাব যে দিদার তোমার मुझे आमी या रसूल या हबीब कबे पाबो जे तुमार दीदार या رسول الله يا حبيب الله كنوا জীবনের বিনিময়ে চায় গো তোমারি দিদার জীবনের বিনিময়ে চায় গো তোমারি দিদার তোমার मुझे आमी या रसूल अल्लाह या हबीब अल्लाह कबे पाबो जे तुमार दीदार या رسول اللہ یا حبیب اللہ